প্রথম ফতোয়াটাই হলো কুলিয়া ইউহাল কাফেরুন কারণ তোমরা এবাদত যাদের করো আমরা তাদের এবাদত করি না কারণ আমাদের মাহবুদ একজন আর তোমাদের মাহবুদ আল্লাহ আছে আরো অসংখ্য মাহবুদ আছে সুতরাং তোমরা করতে পারো তোমরা আল্লাহর আবাদত করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে মাহবুদ মানি না তাহলে আল্লাহর উপরে ইমানটার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিল এবাদা ফিল উলোহিয়া ওলোহিয়াতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিনের এককত্ব আমরা এবাদতের পয়েন্ট পরে আলোচনা করব বিস্তারিত এবাদত কোনগুলা যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না এবাদত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন এবাদতের জন্য ওয়ামা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা একমাত্র এবাদতের জন্য এই এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা এবাদত কিছু আছে এবাদত বুঝে নাই আবার কিছু ভাই বোন আছে যারা তাওহিদ বুঝে নাই দুইটাতে সমস্যা কিছু ভাই বোন আছে তাওহিদ বুঝে নাই কিছু ভাই বোন আছে এবাদত বুঝে নাই তাওহিদ না বোঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায় অন্যের জন্যও করা যায় আবার এবাদত না বোঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো এবাদত না এটা অন্য জিনিস যেমন দোয়া দোয়া আর দোয়া হুয়াল এবাদা নবী সাল্লাহ সাল্লাম বলছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাপাক কোরআনে কারিমে দোয়াকে এবাদত বলছেন ওয়াকালা রব্বকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদ খলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ পাক বলেন যে তোমার রব তোমাদেরকে বলতেছেন উদরুনি আস্তা জিবিলাকুম তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। এরপরে বলছেন যারা আমার এবাদতের ক্ষেত্রে অহংকার করে মানে আমার কাছে দোয়া করে না দোয়াটাকে আল্লাহ বলছে এবাদাতি আমার এবাদত তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত দোয়া মানে চাওয়া মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য চাওয়া তারপর আমার কিছু লাগবে এটা চাওয়া এগুলার নাম হলো দোয়া এই দোয়া যেহেতু এবাদত তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না কোনো নবী রাসুলের কাছেও চাওয়া যাবে না কোনো অলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না কোনো জিনের কাছে চাওয়া যাবে না কোনো ফেরস্তার কাছে চাওয়া যাবে না কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন এবাদত হিসাবে বুঝে নেয় দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে বাবার দরবারে গিয়ে জীবিত বাবার কাছে মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি সমস্যা আছে আমার বিপদটা দূর করে দেন তারপরে বলতেছে বাবা আমার তো অনেকদিন ছেলে মেয়ে হইতেছে না আমার একটা ছেলে মেয়ে দেন বাবা আমার এই ছেলেটা অসুস্থ এই বিপদে আসা দূর করে দেন আবার ঘোষণা দিচ্ছে সগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই তার অর্থ কি মানে এখানে চাইলে সব পাওয়া যায় এখানে সব দিতে পারেন এবং তারা নাম দিচ্ছেন খাজা খাজা মানে দাতা খাজা মানে যিনি খাজা না নিয়ে ভান্ডার নিয়ে বসে থাকেন যে আসে তাকে দিতে থাকেন আল্লাহ বলছেন বলছে রাসৌল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর খাজানা নাই কোনো ভান্ডার নাই আমি কারোরে চাইলে কিছু দিতে পারি না সুতরাং দাতা হলেন খাজা হলেন খাজা হলো ফার্সি শব্দ এটার আরবি শব্দ হলো মূর্তি মূর্তি মূর্তি মানে দাতা ফরজ সলাতের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে নবী সাল্লা সাল্লাম সবসময় ফরজ সলাতের পরে এই জিকিরটা করতেন আল্লাহ লিমা আতাইতা ওয়ালা লিমা ওয়ালা পরে যে জিকির এখানে আছে যে মানে লিমা আতাইতা এ আল্লাহ আপনি যাকে দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না ওয়ালা মতিয়া লিমা মানাতা আপনি যাকে দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই ওয়ালা মতিয়া মানে কোনো খাজা নাই এই মরতিয়া হইল আরবি আর ফার্সিতে হইল খাজা অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজা কিন্তু দিতে পারে নাউজবিল্লাহ তাহলে মানুষগুলো কেন বিশ্বাস করতেছে তারা এই গন্ডগোল কেন দুইটা কারণ একটা হলো তাওহিদ বুঝে নাই অথবা এবাদত বুঝে নাই তাওহিদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো এবাদত এটা আমার আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না এটা তাওহিদ আমি তো তাওহিদে বিশ্বাসী আর যদি এবাদত বুঝতো তাহলে সে বলতো যে না এবাদত করবো আল্লাহর আবার ওনার কাছে কিসের এবাদত কিন্তু সে এবাদত বুঝে নাই তাহলে দোয়া একটা আবাদত এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে অলিয়া উলিয়ার কাছে বুজুর্গদের কাছে দোয়া করে অনেকে নবী সাল্লা সাল্লামের কাছে গিয়েও দোয়া করে মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে রাসুলের কাছে ছাওয়ার জন্য যায় রাসুলের কাছে চাইলে রাসুল দিতে পারে নামজুবিল্লা আল্লাহ ছাড়া আল্লাহর কোন নবী রাসুলও দিতে পারেন না আচ্ছা দোয়া একটা এবাদত সেজদা একটা গুরুত্বপূর্ণ এবাদত সেজদা সলাতে আমরা সেজদা করি না এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এটা আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু সেজদা করতেছে কবরে গিয়ে মাজারে গিয়ে জীবিত অলি মৃত অলি সবার কাছে গিয়ে কিন্তু সাজদা করতেছে তাহলে এই সাজদার দ্বারা তার ইমান চলে যাচ্ছে সে সেরেক করতেছে কোন জীবিত মানুষকে সাজদা করলেও সেরেক মৃত মানুষকে সাজদা করলেও সেরেক কারণ এই সাজদা আল্লাহ ছাড়া কারণে করা যায় না যদি নবী সাল্লাহ সাল্লাম কেউ কেউ সাজদা করে সেও মুর্শিক নবী সাল্লাহ সাল্লামের কাছে সাহাবিরা আসছিল অনুমতি চাইছিল সাজদা করার জন্য আল্লাহ রসুল সাল্লাম সরাসরি বলে দিচ্ছেন যে উর্বদ রব্বাকুম আকরিম এবাদত করো তোমাদের রবের খবরদার আমি তোমাদের রব না আর সাজদা হইল এবাদত এটা আমাকে করা যাবে না এটা করতে হবে একমাত্র আল্লাহকে আর আমাকে সম্মান করো একরাম করো আমি তোমাদের ভাই আমি ভাই হিসাবে আমাকে সম্মান করো কিন্তু আমাকে এবাদত করা যাবে না তাহলে এবাদত সেজদা একটা এবাদত এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ইমান নষ্ট হচ্ছে আমাদের দেশে তারপরে আপনার মান্নত মান্নত একটা গুরুত্বপূর্ণ এবাদত মান্নত তো আমরা সবাই বুঝি যে কোনো বিপদে কোনো সমস্যা কিছুতে হয়েছে আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন আমি আপনার রাস্তায় এক লক্ষ টাকা দিব মসজিদে এক হাজার টাকা দিব দশ হাজার টাকা দিব দশ দিন সিয়াম পালন করবো একশো টাকার নকল সলাত আদায় করবো এগুলার নাম হলো মান্য তো একটা এবাদত এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে আল্লাহ আমার এই বিপদটা দূর করেন আমি অমুক মাজারে গরু দিমু ছাগল দিমু খাসি দিমু মুরগি দিমু টাকা দিমু মোমবাতি দিমু বলে আল্লাহকে ভালো করবো আল্লাহ আল্লাহকে না দি তাকে দিবেন কেন তাকে দেওয়ার কারণ আছে এখানে তার বিশ্বাস যে ওই অলি যদি আল্লাহরে একটু বলি দে তাহলে আল্লাহ কাজটা করব। মানে তারও এখানে কিছু প্রভাব আছে ওই অলি যদি না বলে আল্লাহ করতেও পারে নাও করতে পারে আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই তা আল্লাহ তো মানে ওই অলির এত পাওয়ার ওই অলি অনেক সময় আল্লাহ থেকে জোর করিও কিছু আদায় করতে পারে এই জন্যই অলির নামটা নিছে কারণ অলির তো এত পাওয়ার যে উনি আল্লাহ থেকে আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে আল্লাহ দিতে বাধ্য মানে তার বিশ্বাসটা আকিদাটা এরকম এই জন্যই সেখানে টাকা দিবে সেখানে মোমবাতি দিবে সেখানে গরু দিবে সেখানে ছাগল দিবে অথচ ভালো করলেও আল্লাহ তাহলে দিব আমি আল্লাহর ঘরে দিব আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দার তো অভাব নাই কত গরিব ফকির মিসকিন অসহায় বিধবা এতিম কষ্ট করতেছে এরা আল্লাহর বান্দা এদেরকে দিয়ে দিব আমি ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি যে ওই আমার এই বিপদটা দূর করতে হলে ওনার কিছু মাধ্যম লাগবে কিছু সুপারিশ লাগবে এই যে চিন্তা চেতনাটা মান্যতের ক্ষেত্রে শীত মানে মান্যত এবাদত এটা আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না জবাই জবাই একটা এবাদত জবাই করা এই জবাইটা একমাত্র আল্লাহর জন্য করতে হয় কোরবানের সময় আমরা জবাই করি আকিকার মধ্যে জবাই করি এই জবাইগুলো আল্লাহর উদ্দেশ্যে দেখা যায় আমাদের দেশে অনেকে গরু নিয়ে খাসে নিয়ে তারপর মহিষ নিয়ে টাকে টাকে রওনা দিছে আল্লাহর অলির দরবারে ওখানে নিয়ে এগুলো জবাই করব। তার অর্থ হইল জবাইটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই ওই হুজুরের এখানে জবাই করলে হুজুর তো মরে গেছে তাও হুজুরে দেখবো যে অমুকে এক হাজার গরু জবাই করছে এখানে হুজুরে ওখানে বসি আল্লাহর সাথে এগুলোর ফয়সালা করব। মানে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা সের কি আকিদা সেখানে ঢুকে আছে এই জাতীয় এবাদত যা আছে এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করা আর কারোর জন্য না করা এই ভিত্তিতে যদি কেউ আল্লাহর উপরে ইমান আনে এটা হলো আল ইমান বিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের উপরে ইমান